জন্মগত ভাবে আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং উপজেলা আওয়ামী লীগের সর্ববিষয়ের সম্পাদক ছোটোবেলা থেকেই আমি আওয়ামী লীগ সংগঠনের সাথে এবং বর্তমানেও আমি সক্রিয় ভূমিকা পালন করছি সাংবাদিক ভাইরা আমি আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আমার দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডে চালকাটি এক আসন রাজাপুর কাটালিয়া নির্বাচনী এলাকার মানুষ আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছে তাই আমি তাদেরকে অবজ্ঞা করতে না পেরে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে এই আসন থেকে মনোনয়ন দিলে আমি আগামী সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করব